বেটা আমার নাম রামিশা শহীদ আজকে আমি আপনাদেরকে ভাইরাস সাবধান পাঁচটি উপায় বলবো নাম্বার এক দিয়ে হাত পরিষ্কার করো সে নিতাই ছুরিটা যে বাইরে বের হলে মাস্ক পড়তে ভুলবেন না নাম্বার তিন আপনার চোখ নাক মুখ স্পর্শ করবে না নাম্বার আচ্ছা। সময় করো কানো কুনইতে হাসি কাছে কাছে দিবেন নাম্বার পাঁচ আপনার জ্বর কাশি বা যাবে দিতে কষ্ট হয় তাহলে দেরি না করে চিকিৎসা ব্যবস্থা করবেন সবাইকে ধন্যবাদ বাসায় থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ